এবং আমরা নয় তারিখে যে মিটিংটা করেছিলাম সেখানে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের আশ্রয় কেন্দ্রগুলোর কী অবস্থা সেগুলো সরজমিনে পরিদর্শন করে এগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য ইতিমধ্যে আমরা সকল উপজেলা ডিপি অফিসারের কার্যালয় থেকে আমরা তথ্য পেয়েছি এবং আমিও আজকে উঠিয়া এবং টেকনাফের কিছু আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে এসেছি আমাদের পরিদর্শনগুলো আশ্রয় শেল্টারগুলো আমাদের যে প্রস্তুত রয়েছে এবং সেখানে আদার যে ফেসিলিটিসগুলো তৈরি করার প্রয়োজন ছিল যেমন আমাদের হচ্ছে যে ওয়াশগুলো ঠিক আছে কিনা পানির মানে, টিউবওয়েলগুলো ঠিক আছে কিনা আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই বিষয়ে আমাদের সাথে সহায়তা করেছে এবং হেল্প করেছে আমরা সকল উপজেলায় কিন্তু আমাদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের সিপিপির প্রায় আট হাজার ছয়শো স্বেচ্ছাসেবক আমাদের রয়েছে এবং রেড ক্রিসেন্টের প্রায় বাইশোর মতো স্বেচ্ছাসেবক রয়েছে এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন এই সিপিবি আমাদের রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল আমাদের স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাইকে কিন্তু আমাদের আমরা একই বোর্ডে অন বোর্ডে আমরা করতে পেরেছি এবং সবাইকে আমরা অ্যাক্টিভেট করতে পেরেছি আর ইতিমধ্যে আমাদের যে বরাদ্দের যে বিষয়গুলো ছিল যে শুকনো খাবার সরবরাহ করা আমাদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পোর্সেলাইন এবং নগদ সহায়তা এবং চাল এগুলো আমরা উপজেলা লেভেলে আমাদের কাছে যাচ্ছিল সেগুলো ডিস্ট্রিবিউশন করেছি এবং এখনও আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে প্রয়োজন অনুযায়ী সেগুলো আমরা আমাদের উপজেলা গুলোতে আমরা উপকরণ দিতে পারি আমরা হচ্ছে যে আপনারা জানেন যে যদি আমাদের এখানে কেউ আছে ওই ক্যাম্প এর ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে ট্রিপল আরসি একটি কমিশনার সার্ভেন একটি মিটিং করেছে মিটিং করে ওখানে সবাইকে নিয়ে একটি কর্ম পরিকল্পনা তৈরি করেছেন এবং সেই কর্ম পরিকল্পনা আপনাদের যদি অনেক এক দুদিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার একটি আছে যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে যেখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে সেখানে কিন্তু আমরা বাইকিং আমরা করেছি স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় আমাদের সহায়তায় এবং সেখানে থেকে আমরা আগামীকালকে আমরা সিগনালগুলো দেখবো এখন তো চার আগামীকালকে সিগনালগুলো দেখার পরে কিন্তু আমরা আসলে আমাদেরকে এই ইভ্যাকুয়েট করার প্রোগ্রামটাকে শুরু হবে